হ্যালো সবাইকে আর্নিংস মাস্টারের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে আমি একটা ছবি ওপেন করে রেখেছি আপনারা হয়তো কেউ কেউ এখান থেকে ধারণা করতে পারছেন আজকে আমি কি বিষয়ে কথা বলবো আর তাছাড়া ভিডিও থামনিল এবং টাইটেল দেখে ইতিমধ্যে হয়তো আপনারা বুঝে ফেলেছেন আমি আজকে এয়ারড্রপ নিয়ে কথা বলবো এয়ারড্রপটা হচ্ছে ক্রিপ্টো এয়ারড্রপ এই এয়ারড্রপটা নিয়ে কথা বলার আপনাদের সাথে আলোচনা করার কিছু কারণ রয়েছে কারণটা হচ্ছে আপনারা হয়তো খেয়াল করেছেন আমি মাঝে মাঝে আপনাদের সাথে কিছু এয়ারড্রপ শেয়ার করছি এর আগে আমি একটা ফ্লাইং ডগ নামে একটা ক্রিপ্টোর এয়ারড্রপ শেয়ার করেছিলাম এই এয়ারড্রপগুলো আপনারা যেন ক্লেম করতে পারেন এই এয়ারড্রপগুলো ক্লেম করলে কী লাভ কেন ক্লেম করবেন কিভাবে করবেন কিভাবে করবেন এটা অবশ্য আমি একটা ভিডিওতে এর আগে দেখিয়ে দিয়েছি যেখান থেকে আপনারা ফ্লাইং ডগ ক্লেম করতে পারবেন সেটা দেখে আমি লাইভ ক্লেম করে দেখিয়ে দিয়েছি আমি সেই ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন এবং ফ্লাই ফ্লাইং ডগ যে টোকেনটা ছিল সেটা এখনও এয়ারড্রপ চলছে প্রিসেল চলছে আপনারা চাইলে সেখান থেকে সেটাকে ক্লেমও করে নিতে পারবেন তো আগে তার আগে একটু বুঝে নিতে হবে যারা নতুন ক্রিপ্টো মার্কেট সাইট এসেছেন অথবা এয়ারড্রপ বিষয়টা শুনছেন তারা একটু বোঝার চেষ্টা করুন আমি যতদূর আমার মেধা আছে আমি আপনাদের সাথে শেয়ার করছি এয়ারড্রপটা কি আপনারা এখানে ছবিতে দেখতে পাচ্ছেন একটা আকাশ দেখা যাচ্ছে এবং সেখান থেকে প্যারাশুট দিয়ে কিছু টোকেন নামানো হচ্ছে প্রথমে আপনারা একটা দেখতে পাচ্ছেন এখানে লাইট কয়েনের সিগন্যাল দেওয়া আছে আপনারা যদি লাইট কয়েন চিনে থাকেন আপনারা দেখবেন লাইট কয়েনের সিগন্যাল দেওয়া আছে এখানে একটা আছে এটা সরি এখানে আরেক আরও একটা আছে এটা একটু জুম করে দেখলে দেখা যাবে হয়তো আপনারা স্পষ্ট দেখতে পাবেন না তবুও আমি বলে দিচ্ছি এখানে একটা ইথারিয়ামের সিগন্যাল দেওয়া আছে এই কয়েনগুলো দেখা যাচ্ছে যে আকাশ থেকে পড়ছে আসলে ব্যাপারটা কিছুটা সেই রকম ব্যাপারটা হচ্ছে যে এয়ারড্রপ আপনারা যখন কোনো কয়েন বা টোকেন লঞ্চ হয় তখন কিছু কয়েন বা টোকেন ফ্রিতে দেওয়া হয় কমিউনিটি ডেভেলপের জন্য এটা সব টোকেনের ম্যাক্সিমাম টোকেন কয়েনের জন্য করা হয়েছে আপনারা যদি মার্কেটে এখন দেখেন যদি আমরা বলি মার্কেটে বর্তমানে খুব নামডাকওয়ালা দুটো দুটো মিম কয়েন আছে সেটা হচ্ছে শিবাইনু এবং বেবি ডগি আরও অনেক রয়েছে তবে আমি এই দুটোর কথাই বলছি শিবাইনু আপনারা যদি বাইন্যান্সে সার্চ করেন দেখতে পারবেন সেটা অলরেডি বাইন্যান্সে লিস্টেড এবং সেখানে ট্রেড হচ্ছে এবং বেবি ডগি গেট ডট আইওতে লিস্টেড আছে অন্যান্য অনেক ক্রিপ্টো মার্কেটে লিস্টেড আছে এই কয়েনগুলো মার্কেটে আসার আগে যখন তারা প্রিসেল পরিচালনা করেছিল তখন তারাও এয়ারড্রপ দিয়েছিল আমি নিজেও দেখেছিলাম বেবি ডগির এয়ারড্রপ আমি শিবায়ুনুর এয়ারড্রপটা দেখতে পারিনি আনলাকিলি বেবি বেবি ডগির এয়ারড্রপটা আমি দেখেছিলাম কিন্তু এখানেও আমি আনলকি লাকি যে আমি তখন সেটা ক্লেম করিনি এখন এটা বেশ ভালো একটা প্রাইস মার্কেটে যাচ্ছে আমি পরে এটাকে কিনে হোল্ড করেছি এই রকম নতুন টোকেন বা কয়েনগুলো মার্কেটে যখন আসে তখন তারা তাদের কমিউনিটি ডেভেলপের জন্য কিছু ডিস্ট্রিবিউট করে ফ্রিতে আমরা আরও একটু আলোচনা করব আরও একটু গভীরে যাব তবে তার আগে আপনাদেরকে আমি কিছু প্রুফ দেখাতে চাই এয়ারড্রপ সম্পর্কে আরও কিছু তথ্য দেখাতে চাই আপনারা জানেন যে উইকিপিডিয়া একটা জনপ্রিয় তথ্যকোষ যেখানে অনেক তথ্য সংগৃহীত থাকে সেখানে আমরা আমরা যদি একটু দেখতে চাই যে উইকিপিডিয়া এই ক্রিপ্টো এয়ারড্রপ নিয়ে কী বলছে চলুন একটু দেখে আসি আমি এখানে উইকিপিডিয়ার তথ্যটা উইকিপিডিয়াতে crypto what is crypto airdrop লিখে সার্চ করলে যে তথ্যটা পাওয়া যায় বা অনলি ক্রিপ্টো ইয়ার ড্রপ লিখে সার্চ করলে যে তথ্যটা পাওয়া যায় সেটা ওপেন করেছি এটা একটু পড়ে শোনাতে চাই আপনাদের এখানে লেখা আছে and drop is a unsolicited distribution of a cryptocurrency token আর coin usually for free to numerous wallet address এটা বলা হয়েছে যে এয়ারড্রপ হচ্ছে এমন একটা বিতরণ টোকেন বা কয়েনের এমন একটা বিতরণ ক্রিপ্টোকারেন্সির এমন একটা বিতরণ যেটা হচ্ছে ফ্রিতে দেওয়া হয় বিভিন্ন ওয়ালেটে airdrops are often associated with the launch of a new cryptocurrency or a DeFi protocol primarily as a way of gaining attention and new followers resulting in a large user base and a wider dis disbursement of coins বলা হয়েছে যে এটা এমন একটা ব্যাপার যেখানে হচ্ছে টোকেনগুলোতে ফ্রিতে দিয়ে একটা বড় ইউজার কমিউনিটি তৈরি করা হয় কমিউনিটি বেস তৈরি করা হয় মানে এটা হচ্ছে একটা বিজ্ঞাপনের মতো আপনারা দেখবেন যারা বেবি ডগি হোল্ড করেছেন বা বেবি ডগির খোঁজখবর রাখেন শিবায়ুর খোঁজখবর রাখেন তারা প্রায়ই তাদের যে কোর টিম রয়েছে তারা প্রায় তাদের সোশ্যাল অ্যাকাউন্টগুলোতে বিশেষ করে টুইটারে মাঝে মাঝে পোস্ট করে থাকে আমাদের এত মিলিয়ন টুইটার ফলোয়ার এত মিলিয়ন ডিসকোড ফলোয়ার এত মিলিয়ন ফেসবুক ফলোয়ার এটা হচ্ছে একটা বিজ্ঞাপন আবার মাঝে মাঝে লিখে থাকে যে যে কারেন্সিটা যদি সেটা বিএসসি স্ক্যান নির্ভর হয় বিএসসি চেন নির্ভর হয় তাহলে তারা তাদের বিএসসি স্ক্যানের যে রেজাল্ট আছে সেখানে সেটা একটা স্ক্রিনশট দিয়ে বলবে আমাদের এতজন হোল্ডার রয়েছে হ্যাঁ এই জিনিসটাকে বাড়ানোর জন্য এই বিজ্ঞাপনের জায়গাটা তৈরি করার জন্য তারা ফ্রিতে কিছু টোকেন ডিস্ট্রিবিউট করে তারপরে লিখেছে airdrops have been more important part of ICO আমি আমার গত একটা ভিডিওতে বেশ কিছুদিন আগে আইসিও এবং টোকেনের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম আইসি আইসিও হচ্ছে ইনিশিয়াল কয়েন অর্গানাইজ তো আপনারা চাইলে দেখে আসতে পারেন আইসিও কি এখানে বলেছে airdrops have been more important part of ICO after the crypto entrepreneurs have started doing private sales state of public sales to raise initial amount বলেছে যে আইসিও যেটা করে এই আইসিও করার সময় তারা কিছু টোকেন তাদের ইউজারদের ফ্রিতে দেয় যেন তাদের সব কমিউনিটিটা বড় হয় এবং মানুষ তাদের সম্পর্কে জানে যখন একজন পাবে আরেকজনকে জানাবে এরকম করতে করতে তারা তাদের যে কয়েলটা যে টোকেনটা তারা সেল করছে এই টোকেনটার শুধু যে মানুষ এয়ারড্রপ ক্লেম করবে সেটাও না আর চাইলেই যে করতে পারবে সেটাও না কারণ এয়ারড্রপের একটা নির্দিষ্ট সময় থাকে এবং একটা লিমিটেশন থাকে যে কি পরিমাণ টোকেন বা কয়েন তারা এয়ারড্রপে দিবে সেটা যখন ওভার হয়ে যায় আর যখন মার্কেটে খুব ভালো প্রচার হয়ে যায় কয়েনটা নিয়ে বা টোকেনটা নিয়ে তখন তাদের সেলটাও ভালো হয় মেইনলি তাদের সেলটাকে ভালো করার জন্য সেল সম্পর্কে প্রচার করার জন্য টোকেনটাকে মার্কেটে পরিচিত করানোর জন্য এয়ারড্রপটা দেওয়া হয় নিচে আর তথ্য আছে আপনারা চাইলে পড়ে দেখতে পারেন আমি সেগুলোতে আর যাচ্ছি না মোটামুটি এইটা হচ্ছে এয়ারড্রপের একটা সারাংশ আমি আপনাদের বললাম এরপরে আরও একটা প্রমাণ যদি আমরা দেখতে চাই এয়ারড্রপের বিষয়ে যদি আরও একটা লেখা আমরা দেখতে চাই তাহলে একটু দেখে আসি এটা হচ্ছে কয়েন ডেস্ক ডট কম এটা একদিকে একটা এক্সচেঞ্জ একদিকে একটা crypto research website research organization আমরা যারা ক্রিপ্টো মার্কেট নিয়ে ঘাটাঘাটি করি তারা বিভিন্ন সময় কয়েনডেস্ক ডট কমের সাহায্য নিয়ে থাকি তারা বলেছে তাদের সংক্ষিপ্ত আমি তাদেরকে যখন জিজ্ঞেস করছিলাম তাদের সাইটে যখন লিখে সার্চ করেছিলাম হোয়াট ইজ ক্রিপ্টো ইয়ারড্রপ তারা আমাকে যে কথাটা বলেছে তার ছোট্ট একটা অংশ আমি শুধু এখানে স্ক্রিনশট দিয়ে রেখেছি এখানে তারা বলেছে airdrops involve crypto project sending free tokens in mass to their communities in a bid to encourage adoption তারা বলেছে যে এয়ারড্রপ হচ্ছে এমন একটা ব্যাপার যেখানে কমিউনিটিকে মানে আমাদেরকে আমরা যারা রয়েছি কমিউনিটিতে ক্রিপ্টো কমিউনিটিতে আমাদেরকে ফ্রিতে কিছু টোকেন বা কয়েন দেওয়া হয় যেন আমরা এটার সম্পর্কে অবহিত হই এবং এটার প্রচার প্রচারণা বৃদ্ধি পায় এবং এর একটা বড় কমিউনিটি তৈরি হয় তাহলে দেখা যাচ্ছে কি যে সব মিলিয়ে কথাটা কিন্তু একই এয়ারড্রপ হচ্ছে একটা রিওয়ার্ড আপনারা সাধারণত দেখবেন রিওয়ার্ড যখন দেয় কোনো কোম্পানি ধরুন কোনো একটা ইউটিউবার হচ্ছে একটা গিভওয়ে দিল এই গিভওয়েটার পেছনে কিন্তু একটা উদ্দেশ্য থাকে উদ্দেশ্যটা হচ্ছে যে যা যে গিভওয়েটা পাবে সে তার হয়ে কিছু কাজ করে দিবে কাজ বলতে যেটা আমি বোঝাতে চাচ্ছি তার হয়ে কিছু প্রচার প্রচারণা করবে হতে পারে তার একটা গ্রুপের প্রচার করবে হতে পারে তার গ্রুপে কিছু ইনভাইটেশন করবে এই ধরনের সব রিওয়ার্ডগুলোর পেছনেই কিছু স্বার্থ থাকে যে রিওয়ার্ডটা দিচ্ছে এই রকমই এয়ারড্রপ হচ্ছে যে যে টোকেনটা লঞ্চ হচ্ছে যে টোকেনটা মার্কেটে আসছে সেটার প্রচারের জন্যে যেন অনেক ইনভেস্টর সেখানে যুক্ত হয় এবং যখন ফাইনালি এটা মার্কেটে লঞ্চ হবে তখন যেন প্রাথমিক অবস্থায় এটা ট্রেডিং ভলিউমটা ভালো থাকে এবং এটা যেন ট্রেড হয় যদি শুধু শুধু একটা কয়েন বা টোকেন এলো এবং একটা মার্কেটে লিস্টেড হলো সেখানে টোকেনটা কারো কাছে নেই প্রাথমিক অবস্থায় সেখানে কোনো ট্রেডিং হচ্ছে না তাহলে তো যারা ক্রিপ্টোটা নিয়ে আসলো তাদের কোনো লাভ নেই যখন ট্রেডিং হবে তখনই তাদের লাভ এই জন্যে কয়েন বা টোকেনের মোট অংশ থেকে কিছু অংশ ফ্রিতে দেওয়া হয় যেন ট্রেডিং ভলিউমটা ভালো থাকে মার্কেটে প্রচার ভালো হয় একটা ভালো কমিউনিটি তৈরি হয় এই হচ্ছে মোটামুটি এয়ারড্রপ আর এয়ারড্রপ সম্পর্কে পজিটিভ কথাবার্তা এরপরে কিছু নেগেটিভ কথাবার্তা আমি বলছি এটা একটু খেয়াল করে শুনবেন কারণ আপনি যখন এয়ারড্রপের সাথে যুক্ত হবেন তখন হচ্ছে আপনার এই বিষয়গুলো জেনে রাখতে হবে এয়ারড্রপ আমরা আমি তো এয়ারড্রপ সচরাচর ক্লেম করি কিন্তু মাঝে মাঝে দেখা যায় প্রায় সময় দেখা যায় যে বেশিরভাগ সময় দেখা যায় প্রজেক্টগুলো সাকসেসফুল হয় না কিছুদিন প্রিসেল করার পরে কিছু এয়ারড্রপ দেওয়ার পরে এটা মার্কেট থেকে হারিয়ে যায় তবে এয়ারড্রপের যে সাকসেসফুল হওয়ার ইতিহাস নেই সেটা কিন্তু নয় আমি প্রথমেই আপনাদেরকে বলেছিলাম দুটো টোকেনের নাম মিম টোকেন যেটা বেবি ডগি এবং শিবাইনু আরও অনেক আছে এরকম আপনারা একটু নেটে ঘাটাঘাটি করলে অনেক তথ্য পেয়ে যাবেন এরা সবাই প্রিসেল এবং এয়ারড্রপ করে তারপরে এসেছে তাহলে যদি মনে করেন আমরা দশটা পনেরোটা এয়ারড্রপ ক্লেম করলাম এবং সেখান থেকে আমাদের নয়টা প্রজেক্ট হারিয়ে গেল নয়টা প্রজেক্ট আনসাকসেসফুল হলো একটা প্রজেক্ট যদি সাকসেসফুল হয় সেখান থেকে আমাদের যা ইনভেস্টমেন্ট এখানে থাকবে আমি ইনভেস্টমেন্ট বলছি এই জন্যে আমরা এতক্ষণ হয়তো জেনেছি যে ক্রিপ্টো এয়ারড্রপটা সম্পূর্ণ ফ্রি আপনাদের মনে প্রশ্ন আসতে পারে ফ্রি তাহলে ইনভেস্টমেন্টের কথা আসছে কেন ফ্রি বলা হয়েছে এই কারণে যে কোম্পানি যে যারা প্রজেক্টটাকে লঞ্চ করেছে তারা যখন আপনাকে এয়ারড্রপ দিচ্ছে আপনাকে আপনি যখন এয়ারড্রপ ক্লেম করছেন তারা কিছু পাচ্ছে না তাদেরকে তারা আপনার থেকে কোনো অর্থ নিচ্ছে না এখন মনে করেন আপনি ট্রাস্ট ওয়ালেটে ড্যাব ব্রাউজারের মাধ্যমে আপনি এয়ারড্রপটাকে ক্লেম করবেন ড্যাব ব্রাউজারের মাধ্যমে কিভাবে অ্যাড্রপ ক্লেম করে এটার ভিডিও আমার চ্যানেলে আছে আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব আপনার যখন এটাকে ক্লেম করবেন তখন আপনার ওয়ালেট আপনার থেকে হয়তো কিছু চার্জ নেবে হ্যাঁ এটা ক্লেম করা ট্রাস্ট ওয়ালেটে সহজ এই জন্য আমি বারবার ট্রাস্ট ওয়ালেটের কথা বলছি মেটামাস্কেও করা যায় অন্যান্য ওয়ালেটেও অনেক সময় করা যায় তো ট্রাস্ট ওয়ালেটে যখন করবেন তখন ট্রাস্ট ওয়ালেট আপনার থেকে কিছু ট্রানজ্যাকশান ফিস কাটবে এইটা ওই প্রজেক্টের জন্য না ওই প্রজেক্ট আপনার থেকে নিচ্ছে না এটা হচ্ছে আপনার ট্রানজ্যাকশান ফিস যেটা আপনার ওয়ালেট নিচ্ছে হ্যাঁ আপনি যে কয়েন বা টোকেনটা পাচ্ছেন সেটা কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন এইটাও খুব বেশি হয় না ম্যাক্সিমাম আমি দেখেছি one one one point five or highest two এইরকম ট্রানজেকশান ফিস থাকে তো এইটা দিয়ে আমরা যখন টোকেনটাকে ক্লেম করব যদি আমাদের একটা প্রজেক্টও সাকসেসফুল হয় আমরা যে এয়ারড্রপগুলো ক্লেম করছি সেখান থেকে আমাদের ইনভেস্টমেন্ট সহ ভালো পরিমাণ একটা লাভ থেকে যায় এবং সেটাকে আমরা সাথে সাথে ক্লেম করে নিতে পারি হ্যাঁ আমরা ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে মাঝে মাঝে মাঝে আমি টেলিগ্রামের কিছু অ্যাড্রপ আপনাদেরকে দিয়েছি এগুলোতে হয় কি এগুলো আপনাদের ডিস্ট্রিবিউট ঠিকই হয় আপনার ওয়ালেটে টোকেনটা কয়েনটা চলে আসে এখানে আমাদের কোনো ট্রানজ্যাকশন ফিসও দিতে হয় না এটা কয়েকটা কাজ করতে হয় কাজের বিনিময়ে তারা আমাদেরকে কিছু টোকেন বা কয়েন দেয় কিন্তু এটা কি হয় ধরুন আমি কিছুদিন আগে মেটাওয়ার নামে একটা এয়ারড্রপ আপনাদের সাথে শেয়ার করেছিলাম যারা যারা ক্লেম করেছেন যারা যারা কাজটা করেছেন এটা টেলিগ্রামের একটা এয়ারড্রপ ছিল তারা সবাই মেটাওয়ার পেয়ে গিয়েছেন কিন্তু এই মেটাওয়ারটা তারা যেটা বলেছে আমরা যেটা পেয়েছি এয়ারড্রপে এইটা হচ্ছে আগামী জুন পর্যন্ত লক থাকবে এবং জুন থেকে টেন পার্সেন্ট করে তারা ওপেন করবে আমাদের জন্য যেন আমরা এটাকে সেল করতে পারি তো এই এই সমস্যাগুলো থেকে যায় কিন্তু আপনারা যেটা এই কোনো প্রজেক্ট থেকে যে প্রজেক্টটা নতুন আসছে সেখান থেকে যেটা ক্লেম করবেন সেটা মার্কেটে লিস্টেড হওয়ার সাথে সাথে আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন এটা কেউ আপনার জন্য লক করে রাখবে না বা এটার উপরে অন্য কোনো হস্তক্ষেপ করবে না যারা কিনে নিচ্ছে প্রিসেলে যারা কিনছে তারাও যেভাবে ইউজ করতে পারবে আপনিও সেভাবে ইউজ করতে পারবেন আমি আপনাদেরকে এয়ারড্রপের ভালো মন্দ দুইটা দিকই বোঝানোর চেষ্টা করলাম আমার চ্যানেলে আপনারা মাঝে মাঝে এয়ারড্রপ সংক্রান্ত ভিডিও পাবেন আমি যে টোকেনটা বা কয়েনটা রিসার্চ করে মনে করবো যে এটা এয়ারড্রপ দিচ্ছে হতে পারে সামনের ভালো ভবিষ্যৎ আছে সেটা আমি নিজে ক্লেম করব এবং ভিডিও তৈরি করে আপনাদের জন্যও দেব যদি আপনারা চান সেটা ক্লেম করে রাখতে পারবেন এবং আপনি যদি এয়ারড্রপের প্রতি ইন্টারেস্টেড হন আমার মনে হয় যে ইন্টারেস্টেড হওয়া ভুল হবে না কারণ আপনারা যারা ক্রিপ্টো মার্কেটে অল্প অ্যাসেট নিয়ে আসেন তারা অনেক সময় দেখা যায় বড় বড় মার্কেট প্লেসে ট্রেড করতে গিয়ে আপনার যেটুকু নিয়ে এসেছিলেন সেটুকু চলে যায় এবং অবশেষে আপনি এখান থেকে হতাশ হয়ে বের হয়ে যান বলেন ক্রিপ্টোতে কিছু হবে না যদি আপনারা এয়ারড্রপের পিছনে থাকেন তাহলে হয়তো যে আপনার এতদিন যে লসটা ছিল এটাকেও রিকভার করা সম্ভব হবে এবং আপনি হয়তো ক্রিপ্টো মার্কেট সম্পর্কে আপনার ধারণাটা পাল্টে গেলেও যেতে পারে তো যদি আপনি এয়ারড্রপের উপরে ইন্টারেস্টেড হন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা অল বাটনে ক্লিক করে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখতে পারেন যেন আমার নতুন পাবলিশ হওয়া সকল ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যান আর সেই সাথে সাথে এয়ারড্রপের এয়ারড্রপগুলো প্রথমে আমি শেয়ার করি আমার টেলিগ্রাম চ্যানেলে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে সেখানে আপনারা যুক্ত হতে পারেন আমাদের একটা টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ রয়েছে সেখানেও আপনারা যুক্ত হতে পারেন টুইটারে আমাকে ফলো করতে পারেন ফেসবুকে আমাদের একটা গ্রুপ রয়েছে সেখানে যুক্ত হতে পারেন এই সব কিছুর লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেই সাথে সাথে আপনাদেরকে একটা সুখবর দিতে চাই সুখবরটা হচ্ছে আপনারা যারা অনলাইনে বিভিন্ন রকম কাজ করেন টুকটাক বা বড় ধরনের কাজও যারা করেন আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন রিসোর্সের দরকার হয় যেমন আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন এডিটেবল গ্রাফিক্স ডিজাইন দরকার হয় যেটা হচ্ছে কপিরাইট ফ্রি এবং বিভিন্ন সময় দেখা যাচ্ছে আপনাদের বিভিন্ন ওয়ার্ড ফাইলের প্রয়োজন পড়ে এবং অনেক সময় দেখা যায় আপনাদের বিভিন্ন সফটওয়্যারের প্রয়োজন পড়ে যেটা প্রিমিয়াম আপনাদের টাকা দিয়ে কিনে নিতে হবে আর যারা নতুন নতুন অনলাইনে আসছেন বিভিন্ন ধরনের কাজ শিখতে চাইছেন ফ্রিল্যান্সার সম্পর্কিত ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন কিন্তু আপনাদের দেখা যায় অনেক মার্কেট প্লেসে অনেক আমাদের দেশে যে আইটি ফার্ম রয়েছে সেখানে কোর্সগুলোর অনেক দাম আমরা আপনাদের জন্য এই সব রিসার্চগুলো পেইডভাবেই আমরা এটাকে সংগ্রহ করেছি পে করে সংগ্রহ করেছি এবং আপনাদের জন্যে আমাদের প্রিয় দর্শক বন্ধুদের জন্য এটা আমরা একটা ব্লগ সাইটে আপলোড করে যাচ্ছি নিয়মিত আপনারা সেখানে ঘুরে আসতে পারেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে সেখানে হয়তো আপনার প্রয়োজনীয় কিছু পেয়ে গেলেও যেতে পারেন সেখানে ইতিমধ্যে অনেক কিছু আপলোড করা হয়েছে যেটা আপনারা সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারবেন এবং আস্তে আস্তে অনেক কিছু সেখানে আপলোড করা হচ্ছে নিয়মিত ভিজিট করতে পারেন আপনার প্রয়োজনীয় কিছু পেয়ে গেলে আপনি টোটালি কোনো ফিস ছাড়া কোনো রকম কোনো খরচ ছাড়া সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আর সেই সাথে আরও একটা খবর রয়েছে আমার দর্শক বন্ধুদের মধ্যে যদি এমন কেউ থেকে থাকেন যে পৃথিবীর অদ্ভুত অদ্ভুত জিনিস নিয়ে আপনার আকর্ষণ রয়েছে অথবা পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন মহাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির যে বিষয়টা রয়েছে যেগুলো হারিয়ে গেছে এই ধরনের বিষয়ে জানতে আপনার আগ্রহ রয়েছে তাহলে আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে এটার লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব সেটাকে আপনারা ফলো করতে পারেন সেখানেও নিয়মিত এই ধরনের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সংক্রান্ত এবং অদ্ভুত পৃথিবীর অদ্ভুত অদ্ভুত বাস্তবতা নিয়ে ভিডিও আপলোড হচ্ছে আপনারা সেগুলো দেখতে পারেন আর আজকে আর কথা নয় আজকের ভিডিও এই পর্যন্ত কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন